এই দুর্বাহার এমন একটা জায়গা ইয়াজুজ মাজুজ এসে যখন পৃথিবীতে ফেতনা ছড়াবে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে দুনিয়ার সব মুসলমানগুলো দুর্বাহারের যে আশ্রয় সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন ওয়া সিনিন ওয়া আদান আমিন তার মানে তিন আর দিয়ে আল্লাহ ফিলিস্তিনের তুর পাহাড়ের মধ্য দিয়ে আল্লাহ মিশরের কসম কাটলেন আর সর্বশেষে আমি এই নিরাপদ শহরের কসম বলে আল্লাহ মক্কাতুল কসম কাটলেন চিৎকার করে বলেন এই তিনটা দেশে বড় বড় তিনজন নবীকে পাঠিয়েছে কে ফিলিস্তিন হলো সাইয়েদনা ঈসা নবীর জন্মস্থান মিশর হলো মুসা নবীর জন্মস্থান মক্কাতুল মুকাররমায় বিশ্ব নবীর জন্মস্থান আছে না যারা করেছেন দেখবেন সৌদি গভর্নমেন্ট বিশ্বনবীর জন্মস্থানটাকে চিহ্নিত করে রেখেছে